দীর্ঘ লকডাউনে ঘরে বসে থাকতে থাকতে আমরা অনেকটা অলস হয়ে গেছি তাই বিপর্যয় মানসিক অবস্থাকে চাঙ্গা করতে ট্রিপ বিডি ট্রাভেল গ্রুপের সাথে আমি যাচ্ছি সীতাকুণ্ড রেঞ্জের অনিন্দ সুন্দর এবং সর্বাধিক ঝর্ণা সমৃদ্ধ টেল কমলদহে এই ব্লগে আপনারা দেখবেন কমলদহ ঝর্ণার ঐশ্বর্গিক সৌন্দর্য সো ঝর্নার চমৎকার সৌন্দর্য উপলব্ধি করতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ থাকলো হ্যালো গাইস আসসালামু আলাইকুম how are you all I hope you are good this is Saimum Islam Api and welcome to my YouTube channel travel with Saimum the ছোট ভাই starting my YouTube journey from today and today I will publish my first blogging video on YouTube so let's start ঝর্ণা যাওয়ার পূর্বে আমাদের কিছু কেনাকাটা করতে হবে কেনাকাটা করার জন্য আমি এখন যাচ্ছি খন্দকার হক টাওয়ার কুমিল্লার একমাত্র ক্যামেরা সব হচ্ছে মোবাইল পয়েন্ট যার লোকেশন হচ্ছে খন্দকার হক টাওয়ার সেখান থেকে আমি আমার ক্যামেরার জন্য কিছু জিনিসপত্র কিনব আর এখানে আসলে আপনারা পেয়ে যাবেন শাহরিয়া শাকিল ভাইকে এখান থেকে আমি আমার ক্যামেরার জন্য কয়েকটি জিনিস নিয়েছি বয়া নিয়েছি গেরিলা নিয়েছি স্ক্রিন প্রটেক্টর নিয়েছি চার্জ শেষ হয়ে যায় যেন আমি ব্যাকআপ দিতে পারি সেজন্য একটা এক্সট্রা ব্যাটারি নিয়েছি এখান থেকে কেনাকাটা শেষ করে এখন আমি চলে যাব নিউ মার্কেট আমরা অনেকগুলো টি শার্ট বাছাই করে সাদা টি শার্টটি পছন্দ করেছি এখন টি শার্ট কেনা শেষে এখন আমরা থ্রি কোয়ার্টার প্যান্ট কেনার জন্য অন্য একটি শপে যাচ্ছি ইনশাল্লাহ আগামী দিন সকালে কপলদহ জন্নার উদ্দেশ্যে আমরা রওনা হব দীর্ঘ প্রতীক্ষা শেষে এখন আমরা সেই কমলদহ ঝর্ণায় পৌঁছাবো আমার সাথে আছে আমার ফ্রেন্ড বেলাল হাই বলো হাই আমার সাথে আরেকজন ফ্রেন্ড আছে ইয়াসিন বুয়ার ফ্যামে হাবুডুবু হ্যাঁ, ও খুবই কনজারভেটিভ মাইন্ডের আজকে এখানে ঘুরতে আসছে আমার সাথে আছে আমার প্রিয় বড় ভাই মাহাদি ভাই নাম কি this is Raisa this is Munni okay it is my best friend Habibur Rahman যুক্তি গাজী সাথে আছে আমার প্রিয় আপু এথেনা আপু মেহেদি ভাই হাই বলেন হাই আর আছে আমার গিয়াস গিয়াস ভাই গিয়াসুদ্দিন আর তাহিরি ভাই <laughs> রূপসী ঝর্নার দিকে আমরা এগিয়ে চলছি আগে বলেছিলাম যে একটা অনেক দারুণ হবে আর ঝর্নার যে সৌন্দর্য সেটা আপনারা খুব কাছ থেকে অনুভূত অনুভব করতে পারবেন পঁয়ত্রিশ জনের একটা গাড়িতে আসার কথা ছিল আছে গাড়ি একটা আসছে পরিচিত তার জন্য দয়া করবেন সে অনেকগুলো রিলেশনশিপ একসাথে চালাচ্ছে দশ শোন শোন সামর্থ্য থাকা তোমার তো একটাও থাকে না দশটা একসাথে থাকে কারণ এই পথ দিয়েই আমরা ট্রেলে পা রাখবো ট্রেলের মাধ্যমেই আমরা ঝর্ণা অবধি পৌঁছাবো রাস্তাটা অনেক পিচ্ছিল তাই সর্বোচ্চ সাবধানতা অবলম্বন করতে হবে এই হচ্ছে প্রথম ট্রেল এই ট্রেল দিয়ে আমরা ঝর্ণা অবধি পৌঁছাবো এই ট্রেল দিয়ে আমরা একসাথে পাঁচটি ঝর্ণা দেখতে পাবো আমরা বলে রাখি যে কেউ যদি কমলদহ ঝর্ণা আসতে চান তাহলে যেভাবে আসবেন যদি আপনি কুমিল্লা থেকে আসতে চান তাহলে কুমিল্লা পদুয়ার বাজার বিশ্ব রোড থেকে চট্টগ্রাম কিংবা ফেনিগামী বাসে উঠে দারোগার হাটের পূর্বে ব্রিকফিল্ড কিংবা রূপসী ঝর্ণা রোডে নেমে যাবেন এক্ষেত্রে ভাড়া লাগবে দুইশো টাকা এখান থেকে দশ কিংবা পনেরো মিনিট হাঁটলেই রেল লাইনের অপোজিটে দুটি হোটেল পাবেন আমরা প্রথম হোটেলে সকালের নাস্তা শেষ করে বাড়ির জিনিসপত্র এই হোটেলে রেখেই ঝর্ণার পথে রওনা দিয়েছি হাই বলেন সবাই থ্যাংক ইউ প্রতিটা সৃষ্টি সুন্দর প্রত্যেক সৌন্দর্যের মাঝেই কিছু বিস্ময় থাকে রহস্যের এক নান্দনিক সৌন্দর্যে ঘেরা প্রকৃতি প্রকৃতি তার নজর কাড়া রূপ দিয়েই সকলের মন কেড়ে নেয় প্রকৃতির মাঝে মিশে যেতে চায় সকলেই প্রকৃতির সৌন্দর্য উপলব্ধি করতে একদিনের ভ্রমণে আমরা ঘুরতে এসেছি কমলদহ ট্রেলে এই ট্রেলে ছোট বড় দশটির অধিক ঝর্ণা আছে বড় ঝর্ণার মধ্যে অন্যতম কমলদহ ঝর্ণা চমৎকার সৌন্দর্যের কারণে স্থানীয়রা এই ঝর্ণার নাম দিয়েছে রূপসী ঝর্ণা এই ঝর্ণা দেখতে দুর্গম পাহাড়ি অরণ্যে লুকানো রাস্তা পাড়ি দিয়ে কিংবা গাছে রশি বেয়ে উঠতে হবে পাহাড়ের বুকে ট্রেন দিয়ে যাওয়ার পথে দেখা হলো কিছু ভ্রমণ পিপাসু মানুষের সাথে তারা গাছ থেকে কাকরোল পাচ্ছে বিশাল আকৃতির এই কাকরোলটি মনে হচ্ছে প্রায় দুশো পঞ্চাশ গ্রাম হবে এই মুহূর্তে আমরা সাগরকান্দা ঝর্ণা যাওয়ার জন্য পাহাড়ের একটি কাটা গুহা দিয়ে প্রবেশ করছি অনেকটা ভয়ঙ্কর মনে হলেও এই রাস্তা দিয়েই আমাদের যেতে হবে সাগরকান্দা ঝর্ণা রূপসী ঝর্ণার পাশাপাশি ছাগলকান্দা ঝর্ণা মাতোয়ারা করে কাপলদার হৃদয় সিনেমাটিক ফিল নেওয়ার জন্য ছাগলকান্দা ঝর্ণা বেস্ট এই ঝর্ণাগুলো মিরসরাই উপজেলার ওয়াহিদপুর ইউনিয়নের কমলদহে অবস্থিত কমলদহ ঝর্ণার সৌন্দর্য কখনো বাসায় প্রকাশ করে শেষ করা যাবে না কমলদহ ঝর্ণার সৌন্দর্য অনেক বেশি যদি আপনি কমলদহ ঝর্ণা দেখতে আসেন তাহলে তা কাছ থেকে অনুভব করতে পারবেন এখন আমরা আবার রওনা দেব সকালের সেই হোটেলে যেখানে আমরা নাস্তা করে জর্নার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম এখন আমরা লাঞ্চ করব লাঞ্চ করার জন্য সেই হোটেলে আবার আমাদেরকে ফিরে যেতে হবে দুপুরের লাঞ্চ শেষ করে কিছুক্ষণ বিরতি নিয়ে আমরা যাব কুমিরা সমুদ্র সৈকত কুমিরা সমুদ্র সৈকত থেকে আমরা তারপর বাড়ির দিকে রওনা দেবো সো গাইস ব্লগটি যদি ভালো লাগে একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং কমলদহ ঝর্ণার আনন্দ উপভোগ করতে চাইলে অবশ্যই কমলদহ ঝর্ণা এসে ঘুরে যাবেন আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট পাশের বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তী নোটিফিকেশনের আপডেট পাওয়ার জন্য